হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা যদি কিনেন তাহলে এটার সাথে আপনারা আরেকটি আপনার পছন্দ মতো বই ফ্রি পাবেন তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে এই নাম্বারে এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ